Mama. Ah, ও নিশ্চয়ই শুভ্রর সাথে কথা বলতে চাইছে তাই ফোন করছে ফোনটা ধরো কি হচ্ছে কি বলতে দেখুন আমি পুরো বিষয়টা না আগে থেকে জানতাম না অনেস্টলি আমি জানতাম না বৃষ্টিও আমাকে কখনো বলেনি না করবেন না কিন্তু আমি দুঃখিত আপনাকে একটা জিনিস আমাকে জানাতেই হবে যে আমি না আছে ঠিক আছে আমাকে আমাকে কয়েকটা দিন সময় দিন আমি আমি আপনাকে জানাচ্ছি